একটা ভিডিও তো কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু ম্যাচ ছিল তো সেটাতে কিন্তু আমি হেরে গেছিলাম তো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এই ওয়ান কিন্তু আমি কিন্তু এটা হবে সেই ম্যাচ তো সবাই পুরো ভিডিওটা ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো সবাই দেখতে পাবে না ওয়ান উইক থ্রি তো একটু টাইম লাগবে তো বেশি কথা না বলে কোনো অলরেডি হয়ে গেছে তো চলে এখানে অলরেডি একটা নক করে দিয়েছে তো ভাই কনফার্ম দিয়ে দিই কেননা ভাই ওয়ান টু থ্রি ম্যাচ তো আমি কিন্তু সেটাতে মানে এর আগের ম্যাচটাতে পুরোটা দিয়েছিলাম না কেন আমি হেরে গিয়েছিলাম বাস সেজন্য পুরোটা দিয়েছিলাম না তো চলো এই ম্যাচটা কিন্তু দেখতে হবে যেভাবে বুঝতে হবে ভাই আমার তো চলো এই সাইডটা নেক্সট ও ও ভাই এম পাশে কে একটা ওয়ান টাক দিয়েছে এই এই মেয়েটা বেশি খুবই মানে কী বলবো খুব ডেঞ্জারাস তো চলো আমি কিন্তু ফার্স্ট রাউন্ডে ওয়ানটাকে হেরে গেছেন আমাদের দ্বিতীয় রাউন্ডে স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি সামনে কেন তাই আমার আরে এমন হলো কেমন ওয়ান টু থ্রি আদৌ সম্ভব ফার্স্ট ব্লাড এমন নেটওয়ার্ক হলে কেমন সম্ভব হবে ম্যাচে তো চলো এখানে আমার কিন্তু তৃতীয় রাউন্ড এসে দেখা গেছে আমি ফার্স্ট মানে দুই রাউন্ড কিন্তু আমি হেরে গেছি আমি তৃতীয় রাউন্ডে দেখা যাচ্ছে আমি যেভাবে জিততে হবে তার দেখা যাচ্ছে একেবারেই খারাপ অবস্থা তো চলো এখানে তৃতীয় রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমার সামনে তেমন করে আসলে তো আসলে আমি ভিডিওটা কেটে কেটে দিয়েছি কেননা শুধু ফাইট দিচ্ছে ফাইট দিয়ে মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি পুরোটা দিতাম অনেক বড় ভিডিও করতে সেজন্য দিয়ে শুধু কেটে কেটে দিয়েছে তো আমি একটা নক করে দিয়েছিলাম তো আমি নকে করে আসছে তো চলো সাইডে ওইভাবে কনফার্ম করে দিলাম হ্যাঁ, ভাই মানে রাশ না শেষ টাইম আসে তিনজনের সাথে সম্ভব একদম সেই জন্য আসে তিনজনের সাথে মানে একটা জোনের দিকে আগে হতে হবে সামনাতে আবার তিনটা বাদবে কেমন সম্ভব হবে সম্ভব ভাই এভাবে খেললে কেমন এখানে আবার একটা মিলাই আছে কি খেলছে মানে সি এটা কেমনে করে দেবো মুক্তা ও ট্রিপল কিল তো চলো আমি কিন্তু এক রাউন্ড অলরেডি জিতে গেছে তো চার রাউন্ড আমাদের হিসাব হয়ে গেছে আমি প্রথম দু রাউন্ড কিন্তু ওরা জিতছে তৃতীয় রাউন্ডটা কিন্তু আমি জিতে গেছি তো দেখা গেল এই রাউন্ডটা কী হয় তো এখানে মানে যা দেখছে ভাই আমি কিন্তু কেটে কেটে বুঝে দিচ্ছি শুধু কিন্তু মনে করবে না সবাই আরে ভাই দুজনে এটা কেটা কেমন লাগছে ভাই আবার তো আমার ভেতরে চলে এমন রাজ দেশে উড়াবে রাত্রে চলে ওই খেলা তো অনেক টাফ হয়ে গেছে সাথে কী অবস্থা করে আছে তো এখানে তো আরেকটা মনে খুব হাতটা বেঁচে আছে সামনে ফাইট করছে তো আরেকটা কোথায় আছে বুঝতে পারছি না মারতে হবে তো এখনও ভাই দৌড়ে বেড়াচ্ছে খুব মানে মুভমেন্ট দিলে কারণ দারুণ মাছ বসে তেলে ভাই মেরে দিয়েছি তো আমার বসে নিজ দেখা গেছিল তো লিখে আছে ওটা ও ভাই দেখো মানে প্রথমে গিয়ে জন কভার এটা আবার কি দিলে মানে প্রথমে গিয়ে জন কভার করছে তো কোনো ব্যাপার না আমি মেরে দেবো আরামে ও তো আমি কিন্তু চার রাউন্ডের ভিতর দূর দূর হয়ে গেছে অ্যান্ড আমাদের স্টার্ট হয়ে গেছে পাঁচ রাউন্ড কেটা কেটা ভিতরে আরে ভাই প্রথমে নিয়ে প্রবলেম হচ্ছে না কি তো কোনো ব্যাপার না তো দেখা যাক এই সাইড দিয়ে মানে ওরা দেখছো সবাই একসাথে থাকছে মানে জোন যখন টানছে শুধু সেভাবে থামছে দেখো ভাই রে ভাই এই যে পিছন ভাই খেলতো কেমনে সম্ভব বুঝি না মানে পিছনে সামনে দুই সাইড টেনে আসছে সাইড সাইড থেকে আসলে তো একটা ভালো লাগে চলো সামনে একটা যদি আসছে মানে বলছে কি পিছন দিয়ে বসে সামনে একটা দিয়ে দুটো পিছন দিয়ে আসছে তো আমাদের ছয় নম্বর রাউন্ডে বিষয়টা গেছে আমি পাঁচ রাউন্ডের ভিতর ওরা তিনটা জিতে গেছে অলরেডি আর আমি দুইটা তো কোনো ব্যাপার না আমাকে কিন্তু মানে যেভাবে হোক ম্যাচটা রাউন্ড মানে ম্যাচটা জিততেই হবে পিছন থেকে আমি মানে আস্তে আস্তে পিছন থেকে ফাইট করছি তো ব্যাপারটা সব তো দেখা যাক তিনটে সাইডে বাস করছে যে ভাই এক সাইডে তো না আলাদা আলাদা এক সাইডে তাহলে কাদাই যায় কোনো ব্যাপার হয় না আরে ভাই এটা কেমন ছিল শট ছিল এমনি তো খেল আর এমনি তো মানে সাপ হয়ে গেছে তার উপর আবার গিলে সাইড গুলোকে দেখালে ভালো লাগে ভাই আচ্ছা, এখানে দেখছো একটা ও ভাই চলো আর একটা আছে এখন আরও দুটো আছে তো দেখো দেখো এই সেই ড্রোনটা ভাই এটা তো মানে দারুণ একটা তাহলে কনফার্ম দেওয়া দিতে হবে এটাকে কনফার্ম দেওয়া এখানে একটা আছে ও

তো আবার ব্যাক করো বা একটু গেমের ভিতরে একটা মজা না করলে হলো আবার ফাটাবো ফাটাবো পুরোটা না ওয়ান টাইম ভাই স্যার তোদের ভাই কনফার্ম করে দিতে হবে আরে ভাই ফার্স্ট ব্লাড চলো কনফার্ম করে না এখন তো আছে একটা ওই সাইড আমার সরাসরি সাইড আছে ডাক একটা সাদা গুলোর পিছনে আছে নাকি ওটার মানে একটা পিছনে অলরেডি থাকছে কেমনে ও ভাই কি একটা ড্যামেজ দেওয়া দিছে তো কোনো ব্যাপার না একটা মেডিকেল নেন ওরা দেখছে এখন হয়তো আসতে কি করে তো সারাদিনই আসতে লাস্ট মানে মারতে হবে দুটার না মারতে পারলে মানে এখানেও হয়ে যাবে তো মারতেই হবে যেভাবে হোক চলে আসছে ট্রিপল কিল চলো আমাদের কিন্তু আট নাম্বার রাউন্ড স্টার্ট হচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ওরা কিন্তু অলরেডি সবাই চলে আসছে আরে ভাই কি খেলবো রে ভাই দেখছো কেটা কেটে মানে যেখানে যাবে সেখানে সামনে পাচ্ছে সামনে পিছনে দুই সাইড থেকে আছে এভাবে কেমনি খেলা সম্ভব ये देखो ओ फर्स्ट ब्लड लाल वाले बैठे हुए सलाम को फाइट करके मैंने सी वाटर तो लेवल दो डबल इसमें कर लेते कि कोई लॉन्ग टर्म मैंने डबल पूरा मैं इसमें कर सकता देख से भाई ओरा इसमें कर ले सकते मैंने कैमरा भावे होता है हमें इसमें हल्का मेरा इसमें कर नहीं सकते तो चलो এখানে আমি অলরেডি একটা নোট দিয়ে দিয়েছি তো আমি এখন বাকি টাইম বাদ দিয়ে

তো আমাদের দশ নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে অ্যান্ড নটা হয়ে গেছে তো দেখতে আসো আমি ও ফোরা পাঁচটা আমি চারটা তো এখানে শর্ট টাইম ও এটা নট হয়ে গেছে এই দেখো দেখো পিছিয়ে চলে আসে তো এটা পিছিয়ে খেলাটা যাইতেছে না মানে তাছাড়া মানে এটা একটা মারলে আমার খেল খতম দুটো লাগলে খেলা শেষ তো সেজন্য একটা দুটোর মানে একটা কোনোভাবে লাগলে দুটোর লাগতে যাবে না তাহলে এটা রে এটা উপরে উঠছে ভাই এটা উপরে তাহলে পড়ে গেছে তাছাড়া তো দিয়ে দিয়েছে দেখো আবার এমকে ফোটে নিয়ে ভাই এটা ব্লেম কি এই সাইডে ডাবলে সামনে এমকে ফোটে ও একটা অ্যাকশনে শট ও তো নক হয়ে গেছে ব্যাস তো ওটা নক অ্যান্ড আরেকটা বেঁচে আসছে তো দেখা যাক এটা কোথায় আছে কোথায় ও ও যে পিছন দিয়া মানে বারবার ওয়াল ওই পাশে থেকে আসছে রে ভাই ছেলেটা কোনো কোনো পাচ্ছেন ভাই কী করুন আচ্ছা, তো সেখানে ভাই ওরা ইন্ডিফোটে নিয়েছিল তো আমি শর্ট রেঞ্জের গানে মানে কী করবো আর এক রাউন্ড হারলে আমার খেলা শেষ মানে এটা তো আমার পুরো ফালতুটাই একটা কনফার্ম দিয়ে দিই মানে মানে পুরো অবস্থা চলো এটারে আগে একটা স্থায় আসতে একটা ওহো ভাই এটা একটা শট দিয়ে দিয়ে ফেলবে এখানে সার্জার গান দিয়ে যদি একটা মারতে পারি না খেলা শেষ হয়ে একটা তো দিলাম ভাই আর একটা আছে ভাই এরা একটা স্নাপার দিয়ে মারলে তো খেলা শেষ ওই একটা ভাই লাস্ট একটা স্নাপার দিয়ে লাগলে আমার খেলা এখানেই শেষ মানে ট্রিপল ভাই আমি ড্যামেজ পাঁচটা কিন্তু ওরা কিন্তু একটা পেছিলে আমার খেলা পুরোটাই শেষ হয়ে তো কেটা কোথায় আছে মানে ভাবা কিছু যাচ্ছে না দেখো দেখো ভাই ক্যারেক্টার স্কিল থেকে বলে উকম নিয়ে চলে আসছে রে আর কি চলো ক্যান্সেল হয়েছে নাম্বার হেডশট লাগছে মারলে কিন্তু হয়ে যাবে না দ্বিতীয়টা হেডশট লাগছে সাবধানে খেলতে হবে কেননা আমার একটা রাউন্ড হারলে আমার পুরো খেলাটাই শেষ হয়ে যাবে নিচে নামবো কেননা এটা দিয়ে একটা আসবে আমি কনফার্ম না দেখতে পেলে দেখো দেখো অলরেডি চলে চলে আসতে ওটা তো বেঁচে গেল তো আরেকটু ও ভাই আরেকটা হয়ে গেছে অলরেডি নক হয়ে গেছে ভাই আমাকে হারলে আমার ম্যাচ দেখছি আমাকে কিন্তু বারবারই ড্যামেজ দিয়ে দিচ্ছে ও এখনও জানে না আমি কোথায় আছি বর্তমান মানে ওই ওদিকে ঘুরে বেড়াচ্ছে ভাবছে হয়তো আমি ওখানেই আছি লোডার অ্যাংটা মানে অদ্ভুত হয় মেরে দেবে কেউ বুঝতেই না আরে ওই জোনে মানে ভাবছে ওই জোন ওদিকে পারে বলে ওই জোন কভার করছে ভাই এগুলো কাজ <laughs> মানে এমন পাগলভাবে খেলে কেন তো চলো ওই জোনে থাকো ভাই তুমি ওখানে থাকো জোন কভারই করো <laughs> তো আমাদের কিন্তু লাস্ট রাউন্ডে আসতে অ্যান্ড ওরা জিতলেও কিন্তু ওরা মানে উইন হয়ে যাবে নামে জিতলেও কিন্তু একটা মানে ইয়ে একটা ওয়ান বি থ্রি ম্যাচ হবে রে ভাই তো চলে এখানে আমাদের <coughs> মানে দুটো আছে মানে কোনো আমাকে হারা লাগে না ভাই আর দুটার কাছে যদি হেরে যায় তাহলে আমার এতক্ষণের মেহনত মানে ফালতু হয়ে যাবো লাস্ট কবেটা আমি দেখতে মানে পুরো জোনটাই খেলছে মানে এই জন্য আমার গেমটা একটু বড় হয়ে গেছে যদি সাথে হতে পারেন তো তাহলে তো আমি ওয়ান টু থ্রি ম্যাচটা আরামে জিতে নিলাম আরামে বলবো কিছু এতটা টাফ ছিল যে জিততে কী বলবো তো চলে এসেছিল আমাদের আজকে একটা বড় নেবো তো এটা কিন্তু ঈদ পর হবে কেননা রোজা রমজান দিন সেজন্য আমি নিয়ে আসছে না তো ভিডিও নিয়ে আসবো সবাই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো কমেন্ট করে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ ভিডিও ভিডিও নিয়ে আসবো আমি সেটা কিন্তু কবে আনবো আমি কিছুদিনের ভিতরে জানিয়ে দেবো তো সব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যাতে আমি ভিডিও মানে কীভাবে ভিডিও আপলোড করলে অবশ্যই জানতে পেরে দেবো তো সবাই ভালো থাকবে